এই গাইস কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে নিটেলের অ্যাকাউন্ট ভেরিফাইড করতে হয় এবং সিলভার ভিএফি করতে হয় আমি এখন একটি উদাহরণস্বরূপ একটি নিচেলার অ্যাকাউন্ট ভেরিফাইড হয়েছে সেটি দেখাচ্ছি এই যে দেখুন এই নিচেলার অ্যাকাউন্টটি বিশ তারিখে ভেরিফাই হয়েছে আমাদের মেইলে মেসেজ এসেছে your Neteller your account is now verified তো আপনারাও কিভাবে আপনাদের নিচেলার অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন সেটি এই ভিডিওটিতে দেখাবো এবং পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে এই ভিডিওতে আশা করি কেউ ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে চলুন বন্ধুরা আমরা শুরু করি কিভাবে নিচের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং ভেরিফাই করতে হবে এবং ফাইনালি আপনারা কিভাবে সিলভার ভিআইপি করবেন এই যে দেখুন এই অ্যাকাউন্টটি সিলভার ভিআইপি এখানে লেখা আছে নিটেলার ভিআইপি এবং এখানে দেখুন সিলভার লেখা আছে এবং এটা ভেরিফাইড তো বন্ধুরা আপনারাও আজকের পর থেকে আপনারা নিজেরাও আমার ভিডিওটি দেখলে সুন্দরভাবে একটি নিজেরা অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন তাহলে চলুন বন্ধুরা আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে একটি কথা বলতে চাই আপনারা যদি আমাদের নিত্য নতুন ভিডিও মিস করতে না চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন বন্ধুরা আমরা আর কথা বাড়াচ্ছি না আমরা এখন দেখব কিভাবে আসলে নিজেরা অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে তো সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন তো আমি এখন অপেরা মিনি এই ব্রাউজারে আপনাদেরকে করে দেখাবো তো আমি এখন কম্পিউটারে করে দেখাচ্ছি মোবাইল এবং কম্পিউটার দুটি সেম আপনি যে কোনো ডিভাইস দিয়ে আপনি করতে পারেন সব কিছু সেম জাস্ট আপনারা আমাকে ফলো করুন তো সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন যে কোনো একটি ব্রাউজারে আসার পর ভিডিওর নিচে ডেসক্রিপশনে যাবেন ডেসক্রিপশনটি ফলো করলে আমাদের এই লিঙ্কটি পাবেন এই লিঙ্কের মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট করবেন আমি আপনাদেরকে সাজেস্ট করছি পরামর্শ দিচ্ছি আপনারা এই লিঙ্কের মাধ্যমে নিচেরা অ্যাকাউন্ট করবেন এই লিঙ্কের মাধ্যমে করলে আপনাদের সুবিধা হবে আপনারা নিচেলার অ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে ডলার প্রয়োজন হয় মানে অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করার প্রয়োজন হয় তো আপনারা যদি আমাদের লিঙ্কে অ্যাকাউন্ট করেন তাহলে আপনাদের ডলার ছাড়াই অ্যাকাউন্ট ভেরিফাই হবে সো আপনারা কেউ মিস করবেন না ভিডিওর নিচ থেকে এই লিঙ্কটি জাস্ট কপি করবেন অথবা লিঙ্কে ক্লিক করবেন অনেকেই বলেন ভাই লিঙ্কে তো হচ্ছে না তো তাদের বলছি যাদের হচ্ছে না তারা হয়তো একটু আসলে মানে নতুন তো তারা আসলে করতে পারছে না তারা কি করে এই লিঙ্কটি কপি করে তারা কি করে গুগলে সার্চ করে তখন এই লিঙ্কটি আসে না ডাইরেক্ট এটা ব্রাউজারে কপি করে নিয়ে গিয়ে এখানে ছাড়তে হবে তো এজন্য বলবো আপনারা যারা অ্যাকাউন্ট করতে পারছেন না বা অ্যাকাউন্ট হচ্ছে না বা এই লিঙ্কে যাচ্ছে না তারা জাস্ট ক্লিক করবেন ঠিক আছে তো এখন আমি এটা কপি করব আপনারাও জাস্ট আমাদের এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন থেকে কপি করবেন বা ক্লিক করবেন অথবা এখনই স্ক্রিনশট করে নিন bit dot L Y slash Neteller hyphen register এই লিঙ্কে জাস্ট আপনারা চলে যাবেন আপনারা যখন আমাদের লিঙ্কে যাবেন লিঙ্কে যাওয়ার পর এরকম আসবে এই যে দেখুন এরকম ফর্ম আসবে আপনারা যদি মোবাইল থেকে করেন বা পিসি থেকে করেন সেম এরকম আসবে আমি আবারও দেখাচ্ছি অন্য একটি ট্যাবে গিয়ে জাস্ট আপনারা আমাদের লিঙ্কটি কপি করে পেস্ট করবেন BIT dot BIT dot L Y slash Neteller hyphen register just এই লিঙ্কে চলে যাবেন এই লিঙ্কে গেলে আপনারা নিটেলার সাইন আপের ফর্মটি পেয়ে যাবেন এটি মোবাইলের জন্য এবং পিসির জন্য সেম তো আসার পর আপনারা দেখতে পারবেন এখানে রেজিস্টার এবং এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এবং এখানে মেইল অ্যাড্রেস দিতে বলেছে এবং এখানে একটি পাসওয়ার্ড দিতে বলেছে এরপর রেজিস্টার নাওতে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টের অ্যাকাউন্ট ক্রিয়েটের প্রসেস শুরু হয়ে যাবে তো এখানে আপনারা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দিব আপনারা আপনাদের এনআইডি কার্ডের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা সঠিকভাবে এখানে টাইপ করবেন তো অনেকেরই এনআইডি থাকে না তো তাদেরকে বলবো আপনারা আপনাদের এনআইডি না থাকলে আপনার পরিবারের কারো বা আপনার মা বাবা ভাই বোন ছাড়া যদি আপনার ফ্রেন্ড সার্কেল কারো নিতে পারেন তাহলে নিতে পারেন হ্যাঁ যে কারো এনআইডি কার্ডের ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে ইউজ করতে হবে ঠিক আছে তো আমি এখন একটি অ্যাকাউন্ট করব আমি দেখাচ্ছি যে কীরকম এনআইডি কার্ড আপনাদের প্রয়োজন এই যে দেখুন এরকম একটি এনআইডি কার্ডের ছবি আপনাদের কিন্তু প্রয়োজন হবে অ্যাকাউন্ট ভেরিফাইয়ের জন্য তারপরে দেখুন এনআইডি কার্ডের ব্যাকপার্ট এরকম একটি ব্যাকপার্টের প্রয়োজন হবে ছবি ক্লিয়ার ছবি হতে হবে তারপরে এখানে দেখুন আরেকটা বিষয় হচ্ছে এই যে দেখুন এইভাবে একটি সেলফি তুলতে হবে আপনার ছবি মানে যার এনআইডি যদি আপনার এনআইডি থাকে তাহলে আপনি এইভাবে একটি খাতার মধ্যে নিচেলা লিখবেন এবং যেই তারিখে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে যাবেন সেই তারিখে সেই তারিখটি এখানে লিখে দিতে হবে তো তারপরে একটি ছবি তোলে সেই ছবিটি দিয়ে অ্যাকাউন্ট করতে হবে তো এখন আমি একটি অ্যাকাউন্ট করব আমি একটি অ্যাকাউন্টের অ্যাকাউন্ট করার জন্য ডিটেলস লিখে নিয়েছি এনআইডি থেকে তো দেখুন ফার্স্ট নেম এখানে দেখুন ফার্স্ট নেম এখানে লাস্ট নেম এবং ফার্স্ট নেমের মধ্যে অনেকেই জানে না যে লাস্ট নেমটা কি তো লাস্ট নেম হচ্ছে নামের শেষ অংশটুকু সেটি দিয়ে দিবেন আর বাকি অংশগুলো ফার্স্ট নেমে দিয়ে দিবেন তো আমি এখন দিয়ে দিচ্ছি কপি করে এখানে জাস্ট পেস্ট করছি তারপরে এখানে আবার লাস্ট নেমটি কপি করছি কপি করে পেস্ট করছি দেন এখানে ইমেল তো এখানে ইমেল অ্যাড্রেস কি দিবেন তো অবশ্যই আপনি একটি ইমেল খুলে নেবেন সেটি জিমেল অথবা ইয়াহু অথবা ইয়ানডেক্স অথবা ইনবেক ইনবক্স ডট ইউ যে কোনো মেল হতে পারে তো আমি এখন একটি জিমেল এখানে সাবমিট করব তো জিমেলটি আমি সাবমিট করছি এই যে দেখুন দিয়ে দিয়েছি তো এখানে আপনারা অবশ্যই আপনাদের যে জিমেলটি দিবেন সেটা অবশ্যই আপনাদের এনআইডি কার্ডটা যার নামে তার নাম ইউজ করে আপনারা ইমেলটা খুলবেন আপনার ইমেল খোলার সময় ফার্স্ট নেম লাস্ট নেম চায় এবং ডেট অফ বার্থ চায় তো সেখানে আপনারা আপনাদের যার এনআইডি ফলো করে নিটেলারটা খুলবেন তার এনআইডি ফলো করেই একটি ইমেল করবেন ঠিক আছে তারপর এখানে একটি পাসওয়ার্ড দিবেন তো আমি একটি পাসওয়ার্ড দিচ্ছি হ্যাঁ পাসওয়ার্ড দেওয়া শেষ এবার জাস্ট আমরা রেজিস্টারে ক্লিক করবো তো রেজিস্টারে ক্লিক করার পর আমাদের এরকম আসবে তো এরকম আসার পর আপনারা এখান থেকে আপনাদের কান্ট্রি কান্ট্রি সিলেক্ট করবেন তো আপনি বাংলাদেশ থেকে যদি করেন তাহলে অবভিয়াসলি বাংলাদেশটি সিলেক্ট থাকতে হবে এবং কারেন্সি এখানে অনেক ধরনের কারেন্সি রয়েছে তো মোস্ট পপুলার যেগুলো তার মধ্যে হচ্ছে ইউএসডি জেবিপি ইউরো তো এখানে আপনারা ইউএসডিটা সিলেক্ট করতে পারেন দেন এখানে সেভে ক্লিক করবেন তো সেভে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েটের প্রসেস আস্তে আস্তে এগোতে থাকবে তো এরপর এই পেজটি আসবে তো এই পেজটি আসার পর এখানে আপনাদের দিতে হবে ডেট অফ বার্থ তো এখানে ডেট অফ বার্থটি অবশ্যই আপনি যেই এনআইডি কার্ডের নাম ইউজ করে অ্যাকাউন্টটা করবেন বা করছেন সেই এনআইডি কার্ডের মধ্যে যে ডেট অফ বার্থটি রয়েছে সেটি দেখে দেখে সঠিকভাবে এখানে সিলেক্ট করে দিবেন তো এখানে আমি ডেট অফ বার্থটি দিয়ে দিচ্ছি এখানে দেখুন ডেট অফ বার্থ দশ ফেব্রুয়ারি উনিশশো তো এখানে আমি দশ ফেব্রুয়ারি উনিশশো আচ্ছা এখানে এটা হচ্ছে মাস এম এম তার মানে হচ্ছে মান্থ হুম তো এখানে ফেব্রুয়ারি যেহেতু তাহলে ফেব্রুয়ারি এখানে বারো মাসে এক বছর তো জানুয়ারি ফেব্রুয়ারি এখানে টু হবে এবং এখানে ডেটটি হবে তো দশ এখানে উনিশশো তো এখানে আমি সিলেক্ট করে দিলাম এখানে মাসের সংখ্যা কোন মাস সেটি দুই নম্বর মাস না তিন নম্বর তো আমরা জানি যে বারো মাসে এক বছর প্রত্যেকটি মাসকে এরা এখানে পয়েন্ট এক দুই তিন তিন নম্বর মাস চার নম্বর মাস এইভাবে তো এখানে ফেব্রুয়ারি যেহেতু আমি দুই সিলেক্ট করলাম আপনারা আপনাদের এনআইডি কার্ডে যে যেই মাসটা রয়েছে সেটা অনুযায়ী সিলেক্ট করতে হবে এরপর জেন্ডার জেন্ডার এখানে আপনারা যদি আপনার এনআইডি কার্ড পুরুষ হয় তাহলে এনআইডি কার্ডে পুরুষ হলে এখানে মেল সিলেক্ট করতে হবে মহিলা হলে ফিমেল তো এখানে মেল সিলেক্ট করলাম এবার এখানে অ্যাড্রেস তো এখানে অবশ্যই অ্যাড্রেসটা সুন্দরভাবে আপনারা টাইপ করবেন তো অ্যাড্রেসটা টাইপ করবেন আপনারা অবশ্যই আপনাদের ব্যাংক স্টেটমেন্টের অথবা বিদ্যুৎ বিলের যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি এখানে টাইপ করবেন আমি দেখাচ্ছি এই যে দেখুন এরকম একটি বিদ্যুৎ বিল লাগবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে অথবা একটি ব্যাংক স্টেটমেন্ট লাগবে তো আপনার যেটিই থাকুক সেটির অ্যাড্রেসটি আপনারা অ্যাকাউন্ট করার সময় ইউজ করতে হবে তো আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি এনআইডি কার্ডের অ্যাড্রেসটি ইউজ করব না ব্যাংকের স্টেটমেন্টের অ্যাড্রেসটি ইউজ করব দুইটা দুই অ্যাড্রেস তো সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনারা ব্যাঙ্ক স্টেটমেন্টের অ্যাড্রেসটা ইউজ করতে হবে এনআইডির অ্যাড্রেসের কোনো ভ্যালু এখানে নেই কারণ ওরা আপনাদের কাছ থেকে লোকেশন ভেরিফাইয়ের জন্য এক্সট্রা ডকুমেন্টস নিচ্ছে যেমন ইউটিলিটি বিল ব্যাংকের স্টেটমেন্ট ইত্যাদি এগুলো এক্সট্রা নিচ্ছে এই কারণে যে তারা ওই অ্যাড্রেসটাকে মানে বেশি প্রায়োরিটি দেয় তো এই জন্য আপনাকে এনআইডির অ্যাড্রেস না দিয়ে আপনার ব্যাংকের স্টেটমেন্ট বা ইউটিলিটি বিল বিলের অ্যাড্রেস দিতে হবে এখন কথা হচ্ছে আপনি যার এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করবেন তার যদি বিদ্যুৎ বিল বা ব্যাংকের স্টেটমেন্ট না থাকে তাহলে কি করবেন তাহলে আপনার ঘরে যদি কারো ব্যাংকের স্টেটমেন্ট বা বিদ্যুৎ বিল থাকে তার বিদ্যুৎ বিলের যেই অ্যাড্রেসটি আছে আপনি হুবহু সেই অ্যাড্রেসটি দিয়ে অ্যাকাউন্ট করবেন পরবর্তীতে আপনি এই বিদ্যুৎ বিল বা ব্যাংক স্টেটমেন্টটাকে ফটোশপে ওপেন করে জাস্ট নামটি নামটি জাস্ট এডিট করে আপনার নামটি বসিয়ে দিবেন মানে যারা এনআইডি কার্ড ইউজ করে করছেন তার নামটি বসিয়ে দিবেন সুন্দরভাবে পারফেক্টভাবে যদি আপনারা পারফেক্টভাবে দিতে পারেন তাহলে ভেরিফাই হবে আর যদি পারফেক্টভাবে না দিতে পারেন ওরা ধরে ফেলে তাহলে আপনার অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে যেতে পারে তো এই জন্য বলবো আপনারা যদি কোনো সমস্যায় পড়েন অবশ্যই আমার শরণাপন্ন হতে পারেন ফেসবুকে আমার সাথে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা হলে সাথে সাথে আমার সাথে যোগাযোগ করবেন তো এই জন্য অবশ্যই বলবো আপনারা অ্যাকাউন্ট করলে আমার লিঙ্কে করবেন অ্যাট ফার্স্ট এটাই আমার অনুরোধ আপনাদের কাছে আর আমি আপনাদেরকে যে কোনো সমস্যায় সাথে সাথে আপনারা আমার সাথে ফেসবুকে নক করবেন আমি আপনাদেরকে হেল্প করব তো এখন এখানে অ্যাড্রেসটা আমি দিব হচ্ছে যে দেখুন এখানে যে অ্যাড্রেসটি রয়েছে আমি টাইপ করে নিয়ে নিয়েছি আগেই তো এখানে দেখুন এই অ্যাড্রেসটি তো আপনাদের অ্যাড্রেসটি এখানে সুন্দরভাবে দিয়ে দিবেন তো অ্যাড্রেসটি দেওয়ার পর এখানে সিটি তো সিটি কোনটা তো সিটিটা আমি এগুলো হচ্ছে আসলে বিদ্যুৎ বিলের অ্যাড্রেস তো বিদ্যুৎ বিল দিয়ে আমরা অ্যাকাউন্ট ভেরিফাই করবো এর জন্য বিদ্যুৎ বিলের অ্যাড্রেস এটি তো এই বিদ্যুৎ বিলের অ্যাড্রেসটি এখানে জাস্ট আমরা কপি করে এখানে দিচ্ছি তো বিদ্যুৎ বিলে আসলে সিটিটা দেওয়া নেই ছিল না জাস্ট ঢাকা দেওয়া ছিল তো এখানে যেহেতু ঢাকা দেওয়া ছিল বিদ্যুৎ বিলে তার মানে আমাদের সিটিটা হচ্ছে ঢাকা তো এখানে আমরা ঢাকাটা কপি করে জাস্ট এখানে দিয়ে দিব তো ঢাকাটা দিয়ে দিলাম তো অনেক সময় বিদ্যুৎ বিল বা ব্যাংক স্টেটমেন্টে আপনার পোস্ট কোডটা লেখা থাকে না তখন আপনি আপনার যেখানে আপনি আছেন সেখানে পোস্ট কোডটা দিয়ে দিলেই জাস্ট এনাফ তো এখানে প্রভিয়ান্স এখানে আপনি ঢাকার যেহেতু ঢাকা সিটি দিয়েছেন তাহলে এখানে আপনি ঢাকা বিভাগটি দিয়ে দিতে পারেন আর আপনি যদি অন্য কোনো সিটিতে থাকেন সেই সিটির আন্ডারে যেটা পাবেন সেটা সিলেক্ট করে দিবেন তারপর এখানে পোস্ট কোডটা যেহেতু আর ঢাকার অ্যাড্রেস সেহেতু আমি বারো ষোলো সেটি দিয়ে দিচ্ছি বারো ষোলো এটা হচ্ছে মিরপুরের যেহেতু অ্যাড্রেস মিরপুরে জন্য আমি এটাই দিয়েছি তারপরে এখানে একটি ফোন নাম্বার দিতে হবে তো এখানে আমি একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দিবেন তো ফোন নাম্বার দেওয়ার পরে এরপরে আমাদের যে কাজটি করতে হবে এখানে দেখুন একটি টিক মার্ক দিয়ে দিবেন তো এখানে টিক মার্ক করার পর কন্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটের প্রসেস আরও এক ধাপ এগিয়ে যাবে তো এখানে জাস্ট ক্রিয়েটে কন্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করার পর এরকম আসবে তো এরকম আসার পর এখানে দেখুন your six digit secure ID এখানে আপনাকে একটি সিক্স ডিজিটের সিকিউর আইডি দিবে তারা আপনি অ্যাকাউন্ট করার কারণে তো এখানে অবশ্যই আপনি সিক্স ডিজিট সিকিউর আইডিটি নোট করে নেবেন এটি আপনার পরবর্তীতে অনেক কাজে আসবে তো আমি এখানে জাস্ট নোট করে নিচ্ছি তো দেন আপনারা এখানে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন তো আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ এখন হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই করার পালা তো অ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে আপনাদের যে কাজটি করতে হবে আপনারা এই যে এই অ্যাকাউন্টে ক্লিক করলে এরকম পেজ আসবে তো এরকম পেজ আসলে আপনি এখানে আনভেরিফাইডে ক্লিক করলে দেন আপনার অ্যাকাউন্ট ভেরিফাইয়ের জন্য ডকুমেন্টস আপলোড করতে হবে তো ডকুমেন্টস আপলোড করতে হলে অবশ্যই আপনার ডলার ডিপোজিট করতে হবে কিন্তু আপনি যদি আমাদের লিঙ্কে অ্যাকাউন্ট করেন তাহলে আপনার কোনো ডলার ডিপোজিট ছাড়াই ডকুমেন্টস আপলোড করার অপশনটি পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই কেউই আমার লিঙ্কে অ্যাকাউন্ট করতে ভুল করবেন না লিঙ্কটি আবারও আপনাদের সামনে তুলে ধরলাম BIT dot LY slash Neteller hyphen register screenshot করে নিতে পারেন এবং আরেকটি কথা বলে নিচ্ছি আমাদের সামনে আরও কিছু এক্সক্লুসিভ বিষয় নিয়ে আমরা ভিডিও করব আমাদের চ্যানেলে পাবেন তো আমাদের ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখুন একটু সময় নিচ্ছে তো এখানে দেখুন যদি আপনারা আমাদের লিঙ্কে অ্যাকাউন্ট না করেন তাহলে আপনাদের কিন্তু বলতো যে ডিপোজিট করেন দেন আপনারা অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য ডকুমেন্টস আপলোড পারবেন তো এখানে আমাদের কোনো ডলার ডিপোজিট ছাড়াই এখানে দেখুন এনআইডি কার্ড আপলোডের জন্য অপশন দিয়ে দিয়েছে তো আপনারা এবার কি করবেন কিভাবে আপলোড করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে জাস্ট আপলোড ফটোতে ক্লিক করবেন এখানে আপনার যদি অ্যাপস দিয়ে করতে চান তাহলে অ্যাপস দিয়ে করতে পারবেন দেখুন এখানে নিটেলার বলছে আপনার হাতে সেলফি এই যে দেখুন আমি যে সেলফিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম তো এই যে দেখুন নিচেলার এখানে নিচেলার অ্যাকাউন্ট করতে হলে নিচেলার লিখতে হবে এবং পাশে এই যে ওনারা যে ডেটটি দিয়েছে সেই ডেটটি দিতে হবে নয়তো হবে না নয়তো আপলোড করলে কাজ হবে না তো এখানে অবশ্য আপনারা আপনাদের কান্ট্রিটি সিলেক্ট করবেন তো এখানে কান্ট্রি বাংলাদেশ তারপরে আপনারা এখানে passport identity card driving licence আপনি তিনটি ডকুমেন্টস দিয়েই করতে পারবেন আপনার কাছে যদি এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ড দিয়ে করতে পারেন এনআইডি কার্ড না থাকলে ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট দিয়ে করতে পারেন তো তিনটি অপশনই রয়েছে অনেকে প্রশ্ন করেন ভাই আমার আমার তো ব্যাংক স্টেটমেন্ট বা বিদ্যুৎ বিল নেই আমি কি তাহলে আমার এনআইডি কার্ড আছে পাসপোর্টও আছে ড্রাইভিং লাইসেন্সও আছে তাহলে কি ভাই আমি কি এগুলো সবগুলো দিয়ে কি কাজ চালাতে পারবো আমার এনআইডি কার্ডের পাশাপাশি আমি পাসপোর্ট থাকলে কি আমার আর ব্যাংক স্টেটমেন্ট বা বিদ্যুৎ বিল ছাড়া আমার কাজ চলবে না ভাই তাদের উদ্দেশ্যে বলছি না এটা কখনোই হবে না এই তিনটির অপশনের মধ্যে আপনার যদি তিনটি এখানে আপলোড করে দেন তাতেও আপনার ওই জাস্ট আইডেন্টি ভেরিফাই হলো কিন্তু লোকেশন ভেরিফাইটা বাকি থেকে গেল তো এখানে আমরা আইডেন্টি কার্ডটা সিলেক্ট করব তারপরে এখানে চেক ফটো অথবা আপলোড ফটো এখানে চেক ফটোতে ক্লিক করলে ক্যামেরা চালু হবে আমার কম্পিউটারে হলে কম্পিউটারে আমার ক্যামেরা চালু হয়ে যাবে কম্পিউটারে যদি কোনো ক্যামেরা থাকে আর মোবাইলে হলে মোবাইলের ক্যামেরা চালু হয়ে যাবে তারপর জাস্ট আপনি ওই ক্যামেরা দিয়ে ছবি ছবি তুলে তারপর এখানে আপলোড করবেন অথবা পূর্বে থেকে আপলোড করা ছবি থাকলে সেটা আপলোড করে দিবেন তো এখানে আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি আপনার যে যে ডকুমেন্টসগুলো লাগবে তা হলো এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এভাবে সুন্দর করে ছবি তুলে নেবেন এবং ব্যাক পার্ট এবং আপনার যার এনআইডি কার্ড তার হাতে একটি সাদা কাগজের নিটেলার লিখে যে ডেটটি আপনি যেই ডেটে অ্যাকাউন্টটা করবেন সেই ডেটটি দিয়ে তা এভাবে ছবি তুলে রাখবেন আর একটি ব্যাংক স্টেটমেন্ট বা বিদ্যুৎ বিল ছবি তুলে রাখবেন তো এরপরে জাস্ট চুজ ফাইলে ক্লিক করে আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে তো এখানে আমি চুজ ফাইলে ক্লিক করলাম তো চুজ ফাইলে ক্লিক করার পর এখান থেকে আমি আমার কম্পিউটারের থেকে আমার ফটোটি যে ফটোটি আমি এখানে আপলোড করব সেটা হচ্ছে এই যে দেখুন এখানে document front of identity card এখানে আইডেন্টি কার্ডের ফ্রন্ট পার্টটি আমার আপলোড করতে হবে তো এখানে আমরা চুজ ফাইলে ক্লিক করব চুজ ফাইলে ক্লিক করে এখান থেকে কম্পিউটার থেকে আমি আমার ফ্রন্ট পার্টটি আমি এখানে সিলেক্ট করে দেন ওপেন করব তো আমি একটু ব্লার করে রাখছি কিছু অংশ তো এখানে আমি এনআইডি কার্ডের ফ্রন্ট পার্টটি সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করার পর এখানে আমার শো করবে আমি আপনাদের একটু ব্লার করে রাখবো কারণ পার্সোনাল আইডেন্টি এর জন্য আমি ব্লার করে রাখছি তো এখানে আপনাদের এনআইডি কার্ডটা যখন আপনারা এখানে আপলোড করবেন তখন এখানে চলে আসবে তখন আপনারা কনফার্মে ক্লিক করবেন তো কনফার্মে ক্লিক করার পর এরপরে এবার আসবে যে upload back of identity card আপনার এনআইডি কার্ডের ব্যাক পার্টি আপলোড করার জন্য তো এখানে চুজ ফাইলে যাবেন গিয়ে আপনার এনআইডি কার্ডের ব্যাক পার্টটা আপনারা সিলেক্ট করে দিবেন তো এখানে আমি ব্যাক পার্টটা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর আপনার এনআইডি কার্ডটা এখানে শো করবে তারপর আপনারা জাস্ট কনফার্ম করে দিবেন তো কনফার্ম করে দেওয়ার পর এবার দেখুন এবার বলছে upload image of your self hold up a handwriting note with Neteller five twenty one two thousand nineteen এই যে এরকম হাতে এরকম থাকতে হবে আমি আবারও দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে এই যে দেখুন এরকম হাতে একটি কাগজে আপনি নিচেলার এবং ডেটটি লিখতে হবে এখানে তারা যে ডেটটি দিয়েছে এই ডেটটি লিখতে হবে তো আজকে যেহেতু একুশ তারিখ এজন্য তারা আপনাকে বলেছে যে আপনার হাতে একটি সাদা কাগজে নিচেলার এবং এই তারিখটি দিয়ে তারপর একটি ছবি তুলে নিয়ে তারপর এখানে আপনারা আপলোড করতে তো আমার পূর্বেই তোলা আছে তো এই জন্য আমি জাস্ট এখানে চুজ ফাইলে গিয়ে আপলোড করে দিব তো এখানে আপলোড করার পর এখানে শো করবে হুম আমি একটু ব্লার করে নিয়েছি এরপরে জাস্ট আপনারা কনফার্মে ক্লিক করবেন তো আমি কনফার্মে ক্লিক করছি তো কনফার্মে ক্লিক করার পর এখানে checking image quality for ID verification এখানে ওদের রোবট আমার যে ডকুমেন্টসগুলো আমি আপলোড করেছিলাম সেগুলো এরা চেক করছে যে আমার ডকুমেন্টসগুলো ইমেজ কোয়ালিটিগুলো কেমন ভালো কিনা তো ওরা এই ওদের রোবট যদি আমার ডকুমেন্টসগুলো পড়তে পারে তাহলেই আমাকে সাকসেসফুল এখানে লিখে আসবে যে সাকসেস তো একটু ওয়েট করুন ইয়েস তো এখানে আমার ডকুমেন্টস সাবমিটেড তো ডকুমেন্টস সাবমিট হয়ে গিয়েছে জাস্ট আইডেন্টি এবং সেলফি দেন আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখুন আপলোড অ্যাড্রেস ডকুমেন্টস আপনি যে ডকুমেন্টসটা ব্যাংকের স্টেটমেন্ট বা ইউটিলিটি বিল আপলোড করতে চাইলে অবশ্যই ওই যে ইউটিলিটি বিল বা ব্যাংকের স্টেটমেন্ট আপলোড করবেন ওটা সর্বোচ্চ নব্বই দিনের পুরনো হতে পারবে নব্বই দিনের বেশি যদি পুরনো হয় তাহলে এরা অ্যাকসেপ্ট করবে না তো এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখুন এরা কি কি সাপোর্ট করছে tax return from court document তারপরে লিজ তারপরে লিজ কন্ট্রাক্ট তারপরে ইউটিলিটি বিল তারপরে school enrolment letter council bill pension document তারপর হচ্ছে credit card statement bank statement তো এখানে ইউটিলিটি বিলটা সিলেক্ট করে দিব যেহেতু আমি ইউটিলিটি বিল এখানে আপলোড করব তারপর জাস্ট কন্টিনিউতে ক্লিক করব তো কন্টিনিউতে ক্লিক করার পর এরপর আমার ইউটিলিটি বিলটা আপলোড করে দিতে হবে উপরে লেখা আছে please upload a documents from the first nineteen days showing you registered name and address মানে আমি যে ডকুমেন্টসটা আপলোড করব ওটা তো অবশ্যই দেখা যেতে হবে নামটা এবং অ্যাড্রেসটা যেন সুন্দরভাবে দেখা যায় তো এখানে জাস্ট এই যে আপলোড ফাইল এখানে জাস্ট ক্লিক করব এখানে ক্লিক করে আমাদের ওই ডকুমেন্টসটা আমরা জাস্ট সিলেক্ট করে দিব তো আমি আমার ডকুমেন্টসটা সিলেক্ট করে দিয়েছি তো ডকুমেন্টসটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপলোড হবে আমার ডকুমেন্টসটা অ্যাটাচ হবে তো এখানে আমার ডকুমেন্টসটা অ্যাটাচ হয়ে গিয়েছে তো অ্যাটাচ হওয়ার পর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করার পর আপনার ডকুমেন্টসটা এখানে আপলোড হয়ে যাবে সাকসেসফুলভাবে এখানে আপনাকে ওরা মেসেজ দিবে যে অ্যাড্রেস সাবমিটেড তো এরপরে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে আপনার ডকুমেন্টস সাবমিট করা শেষ দেখুন আপনার আইডি সাবমিট করা শেষ এখানে লেখা আছে ইন রিভিউ আপনার অ্যাড্রেস সাবমিট করা শেষ এখানে লেখা আছে ইন রিভিউ এবার আপনি যদি আমার এই স্টেপগুলো সুন্দরভাবে ফলো করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা এক থেকে দুই দিনের ভিতরেই আপনি আপনার মেইলে মেসেজ পেয়ে যাবেন এরকম মেসেজ পাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনার মেইলে মেসেজ পেয়ে যাবেন যে এই যে your account is now verified এই যে দেখুন এই অ্যাকাউন্টটা আমি উনিশ তারিখ করেছিলাম বিশ তারিখেই ভেরিফাইডের মেসেজ চলে এসেছে এবং দেখুন এরকম আসবে যে your account is now verified dear Rahul Amin এরকম আপনার নামটি এখানে দেখাবে যে নামে নিটেলারটা করেছেন তারপর you Neteller account is now verified তো এইভাবে আপনার কাছে মেসেজ আসবে এখন কথা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা যদি আপনি চান যে না আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড হওয়ার পরে আমার অ্যাকাউন্টটা সিলভার ভিআইপিও যেন হয়ে যায় তো সিলভার ভিআইপি হলে আপনার সুবিধা হচ্ছে আপনার অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন লিমিটটা বেশি পাবেন তারপরে আপনার অ্যাকাউন্ট থেকে যদি কোথাও সেন্ড মানি করেন মানে ফান্ড ট্রান্সফার করেন আপনার অ্যাকাউন্টে ডলার আছে আপনি অন্য কারো অ্যাকাউন্টে ডলার সেন্ড করতে চাচ্ছেন তাহলে আপনার সিলভার ভিআইপি অ্যাকাউন্ট হলে আপনার ফ্রিতে ট্রানজ্যাকশন করতে পারবেন তো যাই হোক সিলভার ভিআইপিতে অনেক সুবিধা রয়েছে তো যদি আপনার মন চায় আপনি সিলভার বিআইপি করতে পারেন তো সিলভার বিআইপি করতে চাইলে আপনার যে কাজটি করতে হবে ভিডিও নিচে ডেসক্রিপশনে আমাদের আরেকটি লিঙ্ক পেয়ে যাবেন সেটি হচ্ছে BIT dot Y slash apply hyphen BIP তো এই লিঙ্কটি ভিডিও নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন জাস্ট এই লিঙ্কে চলে যাবেন বা এই লিঙ্কটি এখনই স্ক্রিনশট করে নিতে পারেন নিচে দেওয়া ভিআইপি অ্যাপ্লাই লিঙ্ক তো জাস্ট এই লিঙ্কটিতে আপনারা চলে যাবেন তো অ্যাড্রেস বারে লিঙ্কটি জাস্ট পেস্ট করবেন পেস্ট করে অ্যাড্রেস এই অ্যাড্রেসে চলে যাবেন এই অ্যাড্রেসে গেলে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি সিলভার ভিআইপি হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন তো অ্যাপ্লাই করার জন্য এখানে আপনার কিছু জিনিস আপনাকে দিতে হবে যেমন আজকে তারিখটি সিলেক্ট করুন এখানে আজকে তারিখটি দিতে হবে তো এখানে আজকে তারিখটি দিয়ে দিলাম তো আচ্ছা এখানে এটা হচ্ছে মাস এই যে দেখুন এম এম তার মানে হচ্ছে মাস তো এখানে আজকে মাস হচ্ছে পাঁচ মাস মানে মে সংখ্যাগুলো দিতে হবে পাঁচ তারপরে হচ্ছে টোয়েন্টি ওয়ান তারপরে দুই হাজার একুশ তো এখানে আজকে ডেটটি দিয়ে দিলাম তারপর you Neteller or Skrill mail address here তো এখানে আপনার নিচেলারের অ্যাকাউন্ট মেইলটা দিতে হবে এখানে মেইলটা দিতে হবে তো এখানে আমি যেই মেইলটি দিয়ে করেছিলাম সেই মেইলটি এখানে জাস্ট দিয়ে দিব তো আমি সেই মেলটি দিয়ে দিলাম যে মেল দিয়ে খুলেছিলাম তারপরে এখানে your Neteller Skrill account ID তো এখানে আপনার নিচেলার বা আপনার নিচেলারের অ্যাকাউন্ট আইডি দিতে হবে তো যারা স্কিল ও সিলভার বিএপি করতে চান আমাদের লিঙ্কে এসে আপনারা এইভাবে ফর্ম ফিল আপ করে নেবেন এখানে স্কিলের মেলটি দিয়ে দেবেন এবং স্কিলের অ্যাকাউন্ট আইডি তো এখানে দেখুন আপনার নিচেলারটা যখন আপনি মাই অ্যাকাউন্টে যাবেন মাই অ্যাকাউন্টে যাওয়ার পর আপনি দেখতে পাবেন আপনার নিচেলারের অ্যাকাউন্ট আইডিটি কোথায় দেখতে পাবেন এই যে দেখুন এখানে নিচেলারের অ্যাকাউন্ট আইডি এখানে এই অ্যাকাউন্ট আইডিটি আপনারা জাস্ট কপি করবেন কপি করে আপনারা এখানে জাস্ট দিয়ে দিবেন তো এখানে জাস্ট মেইল এবং অ্যাকাউন্ট আইডিটি দিয়ে জাস্ট সাবমিট করবেন তো সাবমিট করার পর আপনার এই যে দেখুন thanks for submitting your Neteller information now you just wait and see তো এইভাবে আপনারা আপনাদের নিচেলার অ্যাকাউন্ট সিলভার বিআইপি করার জন্য অ্যাপ্লাই করবেন তো আপনার অ্যাকাউন্টটি যখন ভেরিফাইড হয়ে যাবে ভেরিফাইড হওয়ার পর আপনারা দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটি সিলভার বিআইপি হয়ে যাবে তো আশা করি বন্ধুরা আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওর বিষয়গুলো বন্ধুরা আমাদের পরবর্তী ভিডিওতে আরও কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আরেকটি কথা বলে নিচ্ছি আপনাদের কারো যদি নিচেলার স্ক্রেড ইত্যাদি অন্যান্য যে কোনো সাইটের অ্যাকাউন্ট ফুল ভেরিফাইড প্রয়োজন হয় আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে যথাসাধ্য দেওয়ার ব্যবস্থা করব এবং আপনাদের কারো যদি নিচেলারের ভার্চুয়াল ডলার নিচেলারের ডলার স্ক্রিলের ডলার ইত্যাদি ডলার পেপাল ইত্যাদি ডলারের প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যত যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে ব্যবস্থা করে দেওয়ার জন্য আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের ভিডিও ডেসক্রিপশনটি ফলো করুন ওখানে আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের ফেসবুক নাম্বার সব কিছু দেওয়া থাকবে সো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ